সালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত আশা করি আপনারা সকলে মহান আল্লাহ তালার অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন তিনটি কাজ মানুষকে জান্নাতে যেতে দেবে না এ মুসলিম তিনটি কাজ জান্নাতের অন্তরায় আল্লাহ তালার অবাধ্যতায় লিপ্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না সেই কাজ তিনটি কি বা তাদের পরিচয়ই বা কী ইসলামের প্রথম শহীদ হজরত সুমাইয়া রদেল্লাহ তালা আনহার সন্তান হজরত আম্মার ইবনে ইয়াসার রদেল্লাহ তালা আনহু বর্ণনায় গুরুত্বপূর্ণ একটি হাদিস ফুটে উঠেছে যাতে তিনি উল্লেখ করেছেন যে তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না হাদিসের বর্ণনাটি এমন হজরত আম্মার ইবনে ইয়াসার রদুল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তারা হলো এক যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয় দুই যে পুরুষ নারীর বেশ ধারণ করে তিন যে ব্যক্তি নিয়মিত নেশাদ্রব্য পান করে আর তার গিব তিন হাজার তিনশো একাশি নং সুতরাং মুমিন মুসলমানের উচিত বেহায়াপনা নারীর বেশ ধারণ এবং নেশাদ্রব্য থেকে বেঁচে থাকা আর আল্লাহর কাছে বেশি বেশি এ দোয়াগুলো করা হজরত জিয়াদ ইবনে ইয়ালাক্কহ রহমতুল্লাহ আলিহি তার চাচা থেকে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম বলতেন অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার কাছে খারাপ চরিত্র অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা থেকে আশ্রয় চাই হজরত আবু আহমদ শাকাল ইবনু হুমাইদ রদিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন আমি রসুল্লাহ আলী সাল্লামকে বললাম আমাকে একটি দোয়া শিখিয়ে দিন তিনি বললেন তুমি বলো আল্লাহ ইন্নি আউজুবিকা মিং শার্রি سمعي ومن بصري ومن شر لساني শাররি شر قلبي ومن শাররি منيعي অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে কানে মন্দ শোনা থেকে আশ্রয় চাই চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চাই জিহ্বা থেকে মন্দ কিছু বলা থেকে আশ্রয় চাই অন্তরের খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই দেহের কামনা বাসনার খারাপ চিন্তা থেকেও আশ্রয় চাই আবু দাউদ নির্মিজি ও নাসাই কোনো ব্যক্তি যদি মদপান বা জেনার নেশায় পড়ে যায় সে ব্যক্তি যদি আল্লাহ তালার গুণবাচক নাম আল রু সাতবার পাঠ করে তবে মহান আল্লাহ তালার ওই ব্যক্তির অন্তরকে এসব খারাপ কাজ থেকে ফিরিয়ে দেবেন উল্লেখ্য কোনো পুরুষের জন্য নারীর বেশ ধারণ করা মারাত্মক গুনাহের কাজ হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট তা হলো হজরত ইবনে আব্বাস রদুল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম পুরুষদের মধ্যে নারীর বেশ ধারণকারীদের জন্য এবং নারীদের মধ্যে পুরুষদের বেশ ধারণকারীদের অভিশাপ দিয়েছেন বুখারি ও মিসকাত হজরত ইবনে আব্বাস রদুল্লাহ তালা আনহু আরও বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম নারীর বেশ ধারণাকারী পুরুষদেরকে এবং পুরুষের বেশ ধারণাকারী নারীদেরকে উপদেশ দিয়েছেন বুখারি ও মিসকাত এ কারণে কোনো পুরুষের জন্য নারীর মতো করে চলাফেরা উঠা বসা কথাবার্তা ইত্যাদি কাজে জড়িত হওয়া যাবে না বরং পুরুষকে পুরুষের মতো চলাফেরা করা উচিত আর নারীরা তাদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী চলাফেরা করবে নিজেদের ইজ্জত আব্রুর হেফাজত করবে আর তাতে মিলবে মহান আল্লাহ তালার একান্ত রহমত ও কল্যাণ সুতরাং কোনো পুরুষের জন্য গলায় হার হাতে চুরি পায়ের মল কানের দুল পরা চলবে না অনুরূপ মহিলারাও পুরুষদের মতো জামা পাজামা প্যান্ট শার্ট পাঞ্জাবি পরবে না নারীদের পোশাকের ডিজাইন পুরুষদের থেকে ভিন্নতর হবে আদিসেপাকে প্রিয়নবী প্রিয় নবী আলী ওয়াসাল্লাম বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম অভিশাপ করেছেন সেই পুরুষের উপর যে মেয়েলি পোশাক পরিধান করে এবং সেই নারীর উপর যে পুরুষের পোশাক পরিধান করে আবু দাউদ মিসকাত সুতরাং মুমিন মুসলমানের উচিত আল কুরআন ও সুন্নাহের দিক নির্দেশনা অনুযায়ী আমল করে জান্নাত সুনিশ্চিত করা হাদিসে ঘোষিত তিনটি কাজ নারী পুরুষ উভয়ের জন্য বেহায়াপনা থেকে বিরত থাকা নারী পুরুষ একে অপরের পোশাক পরা থেকে বিরত থাকা এবং নেশায় জড়িত না হওয়া মহান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে এই তিনটি কাজ থেকে বিরত থাকার মাধ্যমে এবং আল্লাহর কাছে দোয়া ও আমলের মাধ্যমে আশ্রয় চাওয়ার তৌফিক দান করুন আমিন আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে وفي دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته